what's up everybody this is Anik the field boy and today i'm going to show you best exercise and that you can do at home so guys আজকে বেসিক কিছু এক্সারসাইজ দেখাবো ফর লোয়ার লোয়ার অ্যাপসের জন্য যেগুলো আপনারা করলে বাসায় লোয়ার অ্যাপস অনেক ভালো পাবেন অ্যাজ লাইক অ্যাজ ড্যানিশ জেহেন এবং যে এক্সারসাইজগুলো দেখাবো সেইগুলো মোস্ট ফেভারিট এক্সারসাইজ ছিল ড্যানিশের ড্যানিশের অনেকগুলো ভিডিওতে আপনারা দেখতে পাবেন তার ফেভারিট এক্সারসাইজগুলো সো গাইজ আমি আপনাদের এখন প্রথম যে এক্সারসাইজটা দেখাবো সেটা হচ্ছে যে লেগ রেজ বারটাকে প্রথমে খুবই সুন্দরভাবে গ্রিপ করতে হবে টাইট গ্রিপ এবং বডির হেড থেকে একদম এই পর্যন্ত হোল্ড শুধু লেগটা আপ অ্যান্ড ডাউন হবে so let's do guys straight এবং নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া গাল দিয়ে ছাড়বো that is the most important straight okay guys so এক্সারসাইজটা যারা বিগিনার্স আছেন তারা থার্টি সেকেন্ড যাবেন এবং থার্টি সেকেন্ড অফ দেন যারা intermediate level forty second twenty second off এবং যারা অ্যাডভান্স ফোরটি ফাইভ সেকেন্ড আর ফিফটিন সেকেন্ড অফ থাকবে রেস্ট নেবেন সো নেক্সট এক্সারসাইজ আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে leg days with dumbbell okay guys so next exercise dumbbell then side bends so আমি দেখাই এক্সারসাইজটা কীভাবে করবেন ডাম্বেলটা নিব then straight one side bend এটা লাভ হ্যান্ডেলের জন্য মেইন এক্সারসাইজ সো ফার্স্টে আমরা এটা পনেরো করে যাব যদি বিগিনার্স থাকি পনেরো দেন ইন্টারমিডিয়েট যারা থাকবেন তারা যাবেন থার্টি অ্যান্ড থার্টি ফাইভ অথবা ফোরটি যাবেন যারা অ্যাডভান্স লেভেলের আছেন so first let's go another side বিশেষ করে আপনারা যারা অ্যাডভান্স লেভেল ইন্টারমিডিয়েট লেভেলে যারা আছেন তারা ওয়েটটা ইনক্রিজ করতে পারেন এখানে পাঁচ কিলো আছে টেন কিলো দিয়ে করতে পারেন fifteen kilo way guys next exercise Russian twist এটাও বিশেষ করে সাইড অ্যাপসের জন্য লাভ হ্যান্ডেলের জন্য আমরা বোট হোল্ড যেভাবে দিই ফার্স্টে বোট হোল্ডের জন্য যাব দেন স্লোলি ডাম্বেলটাকে ধরে side to side one two three four এই এক্সারসাইজটা বিগিনার্সের জন্য থার্টি সেকেন্ড ইন্টারমিডিয়েট জন্য ফোর্টি সেকেন্ড অ্যাডভান্স জন্য ফোর্টি ফাইভ সেকেন্ড বাকি সেকেন্ড রেস্ট ফর ওয়ান মিনিটের জন্য এক্সারসাইজটা দ্যাট ইজ ওয়ান সেট সবাই তিন সেট চার সেট এইভাবে যাবো এক্সারসাইজটার জন্য দিস আমাদের এটা হচ্ছে লাস্ট এক্সারসাইজ যেটা হচ্ছে যে প্লান টুইস্ট ফুল অ্যাপসের জন্য ফার্স্টে প্লাঙ্ক হোল্ড দেন এটাকে টুইস্ট করব side to side way guys so আগের এক্সারসাইজের মতনই সবগুলো ডিউরেশন হবে so that all for today's video simple learn something from this video definitely smash like button and leave a comment below for my next video and subscribe my channel if you haven't already mad love live love peace out